রাষ্ট্রধর্ম ইসলাম মুসলমানদের সংবিধানে লেখা আছে রাষ্ট্রধর্ম কি এখন থেকে ইসলামের কিছু শত্রু তারা কুকুরের মতো পাগল হয়ে গেছে এবং সংবিধান থেকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলার জন্য তারা হাইকোর্টে রিট করেছে আমরা রফবাদ পাহাড়ে আবাসিকের মসজিদ থেকে আমরা এই রিটের আমরা ঘৃণা জানাই এবং নিন্দা জানাই এই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে চিৎকার দুনিয়া কি আদম লতমে তেরা নাম রহেগা दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा আজকে আপনাদের সামনে ওমরের আজকে যে এই ঘটনা এই জন্য বললাম আজকে সারা পৃথিবীতে মুসলমানদের জন্য ইসলামিক নববর্ষ আমরা চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি আজকে দিনে আমরা পা রেখেছি আজকের এই দিন বিশ্ব মুসলমানদের জন্য একটি আনন্দের দিন খুশির দিন আজকে শুভ নববর্ষ আজকের দিনে কিন্তু কোনো আওয়াজ নাই ঠিক কিনা বলেন এটা হচ্ছে মুসলমানদের নববর্ষ আমরা তো জানুয়ারির এক তারিখের জন্য সবাই চেয়ে থাকি আরে মুসলমান তুমি কি মুসলমান হয়েছ আজকে মুসলমানদের হিজির নববর্ষ এই হিজির সন চালু করেছেন হজরত উমর রদি আল্লাহ তালাম চিৎকার দিয়ে বলুন সুহান হজরত উমর উনি আল্লাহ রব্বুল আলমিন এমন সম্মান দান করেছেন এমন শক্তি সাহস দিয়েছেন হজরত উমরের কারণে ইসলামের সূর্য পৃথিবীতে জল জল করে জ্বলছিল এবং হজরত উমর উনি প্রকাশ্য ইসলামের দাওয়াত দিয়েছিলেন হজরত উমর প্রকাশ্য হিজরত করেছিলেন হজরত উমর বিশ্বনবীর এত প্রেমিক ছিলেন আশেক ছিলেন বিশ্বনবীর মৃত্যুকে তিনি মানতে রাজি ছিলেন না বিশ্বনবীর মৃত্যুকে অস্বীকার করেছিলেন হজরত উমর উনি ইসলামের সীমানাকে পৃথিবীর অর্ধ পৃথিবীতে নিয়ে গিয়েছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হজরত উমর এবং পুরা আরবকে ইসলামী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছে আরব থেকে ইহুদিদেরকে বের করে জেরজা আলমে বসতি করেছে হজরত উমর গিরিশ নদী খনন করেছে হজরত উমর ইহুদি এবং খ্রিস্টানদের নাকে তাদের নাকের মধ্যে তিনি লাগাম লাগিয়ে দিয়েছে তাদের আওয়াজকে স্তব্ধ করে দিয়েছে হজরত উমর পাইতিল মাকদিসকে জয় করেছে হজরত উমর দুর্ভিক্ষ প্লেগ মহামারীর সময় পঁচিশ হাজার মুসলিম তারা মৃত্যুবরণ করেছিল হজরত উমর অত্যন্ত বিচক্ষণার সাথে মোকাবেলা করেছে মুক্ত বাণিজ্যের সিস্টেম চালু করেছে এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং বিধবা এতিম বৃদ্ধদের জন্য বাতা বাইতুল মাল সব কিছু উমরের অবদান আমাদেরকে উমরের উমরের অবদানকে আমাদেরকে স্বীকার করতে হবে হজরত উমর ছয়শত চুয়াল্লিশ সালে উনি ফার্সিয়ান ফিরুস নাওহান্দি একজন আতাতাইয়ের হাতে ওমর ওই আবুল উলু ফিরুস নাওহান্দি সেই তার মুনিব মুগিরার সাথে কর নিয়ে দ্বন্দ্ব হয়েছিল উমরের ফাইসালা না মেনে উমরকে হত্যা করার ষড়যন্ত্র করে ফজরের নামাজের আগ থেকে এসে মসজিদে বসে থাকে উমর যখন ইমামতি করতেছিলেন তখন সে প্রথম খাতার থেকে উমরের গায়ে ছয়টা ছুরি দিয়ে আঘাত করে ওমর তখন পর্যন্ত চিৎকার কোরআন আওয়াজ আয়াত তেলাবাদ করতেছিল চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ ছয়টা ছুরির আঘাত পেয়ে হজরত উমর তিন দিন বেঁচেছিলেন এই তিন দিনের ভিতরে হজরত উমর ইসলামী স্টেটকে পরিবর্তন করে দিয়েছে এবং তিনি ছয়জনকে উনি মজলিসে সোরা বানিয়ে দিয়েছে তাদের মধ্যে একজনকে হলিবা বানাতে বলেছেন এবং সকল সমস্যার সমাধান তিন তিনে করে দিয়েছেন আজকের ইসলামের সেই সূর্য পতাকা আমরা দেখতে পাচ্ছি এটা হজরত উমরের অবদান চিৎকার দিয়ে বলুন সুবাহ সুতরাং ইসলামের পাতিকে নিবানো যাবে না হজরত উমরের সেই রক্ত আমাদের দমনিতে আমাদের শিরা অপশিরায় আছে সুতরাং মুসলমানদের রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবে না ইনশাল্লাহ